আসসালামু আলাইকুম বড় ভাই গেমিংয়ের পক্ষ থেকে বড় ভাই চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আসলে ভিডিওটি অনেক পুরন আমাদের ফ্রি ফায়ারের জগতে ফার্স্ট ইভো বান্ডিলটা আসছিল ওই ইভো বান্ডিলের ইভেন্টের ভিডিওটা আমি আজকে নিয়ে আসছি তো অনেক পুরনো একটা ভিডিও আপনারা দেখবেন আশা করি তো ছোট্ট একটি ইন্টার মাধ্যমে আজকের ভিডিও শুরু করা যাক Bring him from the yard. ইন্টোর পরে চলে আসলাম আমরা ভিডিওতে আর আমার কাছে আছে ছিল আর কি পনেরোশো চারটা টোকেন তো দেখতে থাকুন আমি আজকে ইভেন্টটা নিব তো ইভো বান্ডিল আসলে একটা রেয়ার বান্ডিল বান্ডিল হবে আর এটাই আশা করা যায় কিন্তু এখন বর্তমানে ফ্রি ফায়ার জগতে কোনো রেয়ার বান্ডিল বলতে কিছু নেই কারণ হিপ বান্ডিল ব্যাগ দিয়েছে তারপরে সিজন এইট দিয়ে দিয়ে দিয়ে দিয়েছে এবারের যেই মিশন আসছে বুঝা পাসের তো প্রথমে নয় ডায়মন্ডের স্পিনে আমরা করে দিলাম দেখা যাক আজকের ইভেন্টটা আমরা কত ডায়মন্ডের ভিতরে পাই আর আমরা আশাবাদী থাকবো না কারণ আশাবাদী করলেও কোনো লাভ নাই কারণ কি জানেন না আশাবাদী কেন থাকবো না এটার কারণ হয়েছে কি আমাদেরকে তো সবার লাস্টেই দিবে তো এর বেশি আর কি বলবো তো আপনারা স্পিন দেখতে থাকুন কিভাবে কিভাবে স্পিন করি আর আমাদেরকে একটু সাপোর্ট করবেন কারণ আমরা ছোট ইউজার আপনাদের কাছে আশায় থাকি যে আপনারা একটু সাপোর্ট করবেন আপনাদের এই আশায় আমরা ভিডিও বানাই বুক বান্ধি তো আশা করা ভালো বেশি আশা ভালো না সেটা তো লেখাই আছে ইতিহাসের পাতায় তো দেখতে থাকুন এখন নিরানব্বই ডায়মন্ডের স্পিনে এখন কি আমাদেরকে দিয়ে দিবে কিনা সেটা ছিল মুখ্য বিষয় তো আমি মনে করেছিলাম আমাকে মনে হয় দিয়ে দিয়েছে পরে দেখি না আমাকে একটা ধরে দিয়েছে ইনকুলোমিটার ভাউচার তো একশো নিরানব্বই ডায়মন্ডের স্পিনে দেখেন আমাকে কি দেয় গান স্কিন দিবে না এই টোকেনের বক্স দিবে না আমাদের বান্ডিল দিবে কমেন্টে সবাই আগে কমেন্ট করেন করেন কমেন্টে করেন করেন যে কত না মনে পাই তো অবশ্যই করবেন এখন দুশো নিরানব্বই ডায়মন্ডের স্পিনে কি আমাদেরকে দিয়ে দিবে নাকি আমাদের চারশো নিরানব্বই ডায়মন্ডের স্পিনেই ওই কাঙ্ক্ষিত ইপো বান্ডিলটা নিতে হবে যেটার অ্যানিমেশন তো সবাই দেখতেই পারতেছেন ও হেভি ফোর্টিনের স্কিন দিয়েছিল তো চারশো নিরানব্বই ডায়মন্ডের স্পিনই আমাদেরকে নিতে হচ্ছে দেখতেই পারলেন আর আমার কাছে এখন চারশো একান্নটা টোকেন আছে দেখতেই পারতেছেন এর জন্য আমি একটু নেচে আসলাম যে লাস্ট পর্যন্ত আমাকে লাস্টেরটাই দিবে তো আমি এখন এটা ওপেন করব না আমি আগে ভিতরে যাব তারপরে ওপেন করব তো ভোল্টের ভিতরে হ্যাঁ, যাওয়ার আগে আমি অ্যারোমি সেকশন আগে যাই দেখি আমার গানটা যে পেলাম এমপি ফোর্টিনের তার কি রেঞ্জ আছে কি আসায় বিষয় দেখেন রেঞ্জ আছে শুধু আর্ম প্রোটেকশন আছে আর কিছু নাই তো আমার তো কোবরা ম্যাক্স আবার পোকার এমপি ফোর্টি সো এগুলোর দরকার আমার হবে না আর কালেকশন তো কালেকশনই যাক দেখতে থাকুন আর কত কিছু আসলো কত কিছু পেলাম আপনারা দেখেন আমরা এখন আগে কেন এটা ওপেন করি যাই হোক তো ওপেন করে ফেললাম তো এখন কি করব কি করব চুলটা পরায় রাখি কারণ চুলটা ভালো লেগেছে চুলটা ভালো লাগে দেখেন চুলটা খুব সুন্দর আর আশা করি এই ভিডিওটা বড় করব না আজকে চলে যাব তো ভাইয়াকে সবাই সাপোর্ট করবেন ইভেন্ট রিলেটেড ভিডিও খুব কমই আসবে গেম প্লে ভিডিও আসবে আর এর আগে যে ভিডিওটা দেখেছি নিটের মাধ্যমে সেই ভিডিওটা একটা গেমে আর কি খেলা হয়েছিল তো আর বিয়ার র্যাঙ্ক তো অবশ্যই সবসময় দেখবেন যারা খেলতে চান আমাদের সাথে যারা আমাদের সাথে খেলবেন অবশ্যই তারা আমাকে রিকোয়েস্ট করবেন আমাকে রিকোয়েস্ট পাঠাবেন আমার ডিসক্রিপশনে ইউআইডি দেওয়া আছে আর আমার কাছ থেকে চাইলে ডায়মন্ড আপনারা টপ আপ করতে পারেন আমি নিজেই ডায়মন্ড টপ আপ করে থাকি তো ইভেন্ট রিলেটেড যত ইভেন্ট রিলেটেড ইভেন্ট আসবে তারপরে ডায়মন্ড টপ আপের নিউজ আসবে যা আছে আমার কাছ থেকে চাইলে আপনারা ডায়মন্ড টপ আপ করতে পারেন আর নিচে আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার আর এই স্ক্রিনে তো দেওয়াই আছে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেই নাম্বারটা আমার চাইলে আপনারা আমার সাথে কথা বলতে পারেন দেখা গেছে আমি ছোটো ভাইদেরকে ব্যবসা করাই না নিজেই ব্যবসা করতেছি আপনাদের জন্য আমার আপ্রাণ চেষ্টা থাকবে আপনাদের জন্য কিছু করার তো এই বেসের ইভেন্ট তো অলরেডি অবশ্যই শেষ তো টপ আপ ইভেন্ট কমপ্লিট করতে চাইলে অবশ্যই সব ইভেন্টটা আমাকে বলবেন আপনাদের প্রতি ভালোবাসা থাকবে সব সময়।